যে আব্বা আম্মাকে সবার আগে বলবো কিন্তু বলতে পারি না কারণ আব্বা সেদিনও রিক্সা চালাইতে গেছিলেন পরীক্ষার আগে আমার হয়েছে সাত দিন আগে আঠেরো ঘন্টা পড়েছি পড়াশোনা শুরু হয়েছে ক্লাস ফোর থেকে আসলে আমি অনেক ছোট্টবেলা অনেক ভালো ছাত্রী ছিলাম না কারণ হচ্ছে যে ওই যে টিচার মানে সরেয়া সরেয়া শেখানোর জন্যও তো টিচার থাকে আব্বা আম্মা যেহেতু আমাকে ওরকম পারতাম না বা বুঝতামও না যে পড়াশোনা করতে হয় তো ক্লাস ফোরে আর কি শুরু কারণ হচ্ছে ওই যে একটু কটাক্ষের শিকার হয়েছিলাম আব্বার পেশা নিয়ে আব্বা আমার ইমোশন এবং আম্মাকেও খুবই ভালোবাসি তবে আব্বাকে নিয়ে কেউ কিছু বললে সহ্য করতে পারি না এবার ক্লাস ফাইভে হচ্ছে আমি ট্যালেন্টপুলি বিটি পাই গোটা বানারিপাড়া উপজেলায় প্রথম হয়েছিলাম তারপরে তো শিক্ষকদের সুদৃষ্টিতে আসি ক্লাস সিক্সে ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করি তারপর থেকে দেখা যায় যে মাধ্যমিকে একটু ভালো রেজাল্ট করি মানে six seven eight nine ten কোনো দিন আর কি সেকেন্ড হয়নি আল্লাহর ইচ্ছায় হ্যাঁ তো বিষয়টা এরকমই হয়েছিল যে তার মধ্যে আমার একটা সফলতা চলে আসে সেটা হয়েছিল যে জাতীয় পর্যায়ে পুরস্কার এবং একবার না বারবার আমি মোট তেরোবার জাতীয় পর্যায়ে গিয়েছি কিন্তু পুরস্কার পেয়েছি তিনবার আমি দু প্রথম ছিল দু হাজার সাল যখন ক্লাস সিক্সে পড়ি তখন বাংলাদেশের মধ্যে গল্প বলায় বিটিভি সুবর্ণ জয়ন্তীতে প্রথম হয়েছিলাম এবং দু সাল তখন উপস্থিত বক্তৃতায় আমি তৃতীয় হয়েছিলাম বাংলাদেশের মধ্যে এবং দু সাল সেটা ছিল মোর ঘোরানো সাল আসলে তখন আমি মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক গোল্ড মেডেল পেয়েছিলাম এবং তখন হয়েছিল কি সমকালে একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছিল গল্পে গল্পে দেশ যায় এরকম তো ওটা দেওয়ার পরে দেখেছিলাম যে সবাই খুব মানে রাস্তায় হাঁটলেও দেখা গেছে যে একটা মেয়ে আর কি সুদৃষ্টি ছিল সবার হ্যাঁ অভিনন্দিত করতো কিন্তু ওইটা আমাকে অত বেশি একটা ইয়ে করেনি আমি সবসময় ভাবতাম যে এটা সাময়িক আমি যদি আমার লক্ষ্যে না পৌঁছাতে পারি আমার আমার গোলটাকে সেটা আমি বলবো সেটা আমার অ্যাচিভ না করতে পারি আমার গোলটাকে তখন মানুষ এটা ভুলে যাবে আমি যে কোনোদিন গোল্ড মেডেল পেয়েছিলাম এটা আসলে ভুলে যাবে তো সেই জন্য আমি চেষ্টা করেছি যে আমি যেন যেদিন মেডিকেলে চান্স পাবো এবং আমার এক একটাই লক্ষ্য ছিল মেডিকেলে চান্স পাওয়া যদি আমি সেই গল্পে ফিরে যাই সেটা আবার ফ্ল্যাশব্যাকে যেতে হবে তো বলবো যে ক্লাস সিক্সে আম্মা খুব অসুস্থ হয়ে পড়েছিলেন তো আম্মার গর্ভপাতজনিত কারণে আমার খুব ব্লিডিং হয় এবং আমাদের বাসাটা এখনও আর কি কাঁচা মানে মাটির আর কি নিচে তো আমি প্রাইভেট পড়তে গিয়েছিলাম এসে দেখি যে পুরো বাসার মধ্যে ব্লাড আর কি আম্মার রক্ত এটা একটা সন্তান হিসেবে এবং মায়ের প্রতি তো আমরা সবাই খুব খুব বেশি কি বলবো ইমোশনাল তো আম্মু আমি সেদিন সেদিন সেদিনও তখনও কিছু হয় না ছোট্ট হারিসা তো তো আম্মুকে পরের দিন সকালবেলা নিয়ে আসা হয় আমি আমি তো ছোট্ট ছিলাম একদম বারো বছর বয়স ছিল এতটুকু হারিসা তো আমি ভাবছি যে মাকে কেন নিয়ে আসা হলো আমি দেখছি মা ওই অসুস্থ মায়ের টাকা জোগাড় করছে গতকালকে ছয় ঘন্টায় পনেরো হাজার টাকা লেগেছে ওই টাকাটা আমাকে সুদে আনতে হয়েছে এবং সেদিনকে আম্মুকে বলি না যে মা একদিন ডাক্তার হব আমি নিজেকে নিজে বলেছি যে একদিন ডাক্তার হব সেই স্বপ্নটা তো পূরণ হলো হ্যাঁ সেই স্বপ্নটা আল্লাহ আল্লাহর জন্য আর কি আল্লাহ এখন অনুভূতি কি অনুভূতি বলতে আমি যখন পেলাম চান্স আব্বা সেদিনও রিক্সা চালাইতে গেছিলেন আব্বাকে বলছিলাম যে আব্বা থাকো আব্বা আজকে যাইও না তো আব্বা তো গেছে আর কি আমি আমি কিন্তু আব্বাকে জড়াই ধরতে পারি নাই সবার আগে কারণ আমি যখন রেজাল্ট পেলাম ওই দুপুরে আড়াইটার দিকে দিল মঙ্গলবার তখন বরিশালে ছিলাম আমি ভাবছিলাম যে রেজাল্ট পেয়ে একসাথে সফল হয়ে বাড়ি যাব আমি তো বরিশালে কোচিং করেছি তো বাড়িতে আম্মাকে নিয়ে গেলাম সবাই ছিল সবার কাছে দোয়া নিয়েছি জড়িয়ে ধরেছি কিন্তু আব্বাকে জড়াই ধরতে পারি নাই একটা আমি যেটা চেয়েছিলাম যে আব্বা আমাকে সবার আগে বলবো কিন্তু বলতে পারি নাই কারণ আব্বা সেদিনও রিক্সা চালাইতে গেছিলেন তারপরে হচ্ছে সবাইকে জিজ্ঞেস করি যে আব্বা জানছে কিনা এই জানছে তো মানে এরকম বাড়ির ছোট বোনেরা বলতেছিল যে কাকায় তো সেই সকাল থেকে খালি হাঁটে আমার মেয়ের আজকে রেজাল্ট দেবে এই সেই এখন স্বপ্ন এখন স্বপ্ন মানে যেই কথা সেই কাজ মানে কথা তো অনেকেই বলে কিন্তু পূরণ করে কজন সেটা হচ্ছে ব্যাপার আমি ছোট্ট মানুষ ছোট্ট বুদ্ধি থেকে যেটা বলবো সেটা হচ্ছে যে আমার মা চায় আমি যেখানেই থাকি যখন আমি গল্প বলতাম আমার মা চাইতো যে আমি বেস্ট গল্পটা বলি আমি যখন বক্তৃতা দিতাম আমার মা চাইতো যে আমি বেস্ট বক্তৃতাটা দেই সেই তো শুরু আর কি সংকল্পবদ্ধ ছিলাম এখন স্বপ্নটা হচ্ছে যদি আল্লাহ যদি চান বড় ডাক্তার হতে পারি তো আব্বা আম্মাকে শুধু বলবো টাকা নাও আল্লাহ বিল্লা করো বাজার করো খাও অনেক কষ্ট করছে সারা জীবন আর দরকার নেই আর দেশের জন্য দশের জন্য আমার মার যেটা হুকুম মার যেটা আদর্শ সেটা ছিল এমন যে আমি যেন আমি তো চোখ দেখেই বুঝতে পারবো বা কথা শুনেই বুঝতে পারবো আল্লাহ যদি চায় যে তারা কষ্টে আছে পরিশ্রমে আছে আমি তাদেরকে বলবো যে ভিজিট নেন এবং আপনার ওষুধের ওষুধ কেনার টাকাটাও নিয়ে যান কথা দিলাম এটা আমি করবো